ঢুকছে হল কিছু ছেলে পেলে বিদেশে যায় ঠিক না বিদেশে বিভিন্ন রাষ্ট্রের বন্ধু বান্ধব থাকে অন্যান্য রাষ্ট্রে তো সবাই বুঝলেন তো এই সিস্টেমের এগুলো শূন্য পড়ে না তারাবের নামাজ খালি বাংলাদেশে তো সবাই তো সুবিধা খুঁজে বাস্তব কথা বিশ টাকাতে জায়গায় যদি কেউ আট টাকা পড়লে হবে কি কষ্টটা করে লাভ কি আবার রাখার এমনি সারাদিন না খায় রয়ে রোজা রেখে সুবিধাবাদী সবাই তো চায় কথা বলেন এইরকম একটা অফার যদি আপনারা কেউ দেয় ছাড়ে দিবেন কেউ ছাড়ে দিবেন এইরকম অফারগুলো পেতে পেতে পেতে পেতে পেতে আসার সময় এগুলোর একটা প্রভাব সৃষ্টি হয়েছে তখন বাংলাদেশে এসে মসজিদের ইমাম রে ধরে ইমাম সাহেব এই যে দোয়া করলেন মোনাজাত করলেন এই যে মিলাদ করলেন সৌদি আরবে সাত বছর রইলাম কুয়েত কাতারে আট বছর রইলাম অমুক দেশে পাঁচ বছর রইলাম কই মিলাদ নাই দোয়া নাই মোনাজাত নাই খবর জিয়ারত নাই কিসের সবে বরাত কি ঈদে মিলাদ নবী চান না চান এগুলো যে কিছুই নাই আপনারা এগুলো পাইলেন কয় কিছুই পায় নাই আপনি যেদিন যান ইমাম সাহেব বলতেছে আপনি যেদিন যান আপনি যে আমার কাছে মসজিদে মিলাদ পড়ার দোয়া করে গেল যেদিন বিদেশে গেছে বুঝিনি যখন যান যেদিন যান আপনি বিদেশে ওই দিন যে যাওয়ার সময় মিলাদ পড়ায় আর সবাই নিয়ে এলাকাবাসীর দোয়া নিয়ে গেলেন এটা এত তাড়াতাড়ি তিন বছরে ভুলে গেলেন মাঝখানে যে একবার অসুস্থ হলেন আপনার বাবার চিঠি পাঠাইছেন মরা অবস্থা এলাকাবাসী যেন সবাই দোয়া করে একটু মিলাদ পড়ায় যেন দোয়া করে খতম করে আর এখন এসে আপনি ফতুয়া দেন খতম নাই দোয়া নাই মিলাদ নাই অথচ এলাকাবাসীর দোয়াই তো আপনি এত কিছু হয়েছে পরে মানে হিসাব মিলাই দেখে কথা তো ঠিকই কথা কি মনে রাখবেন নতুন নতুন প্যাকেজ যারা ইসলামপুরবাসীর জন্য যারা নতুন প্যাকেজ দেয় মিলাদ নাই কেয়াম নাই দোয়া নাই তসমি নাই তাহলিল নাই টুপি লাগে না দাড়ি লাগে না পোশাক আশাকের বালাই নাই পাঁচটা নামাজের পরে হাত তুলে মোনাজাত করতে চায় না কবর জিয়ারত করে না মারা যাওয়ার পরে তিন দিনের পরে পিসালে সালে সব করবে অনুষ্ঠান করবে এগুলো নাই এরকম খালি নাই নাই নাই নাই নাই নাই যারা করেন একদিন আপনিও নাই হয়ে যাবেন আপনার জন্য কেউ দোয়া করবে না কথা বলেন ঠিক কিনা একটু চিন্তা করে দেখেন আপনি কি বলতেছেন কিসের নেশায় বলতেছেন হয়তো বা দুইটা টাকা হয়েছে কথা বলেন ঠিক কিনা আপনার এসে বলতেছেন আপনার যারা নামাজ পড়ে বলে এগুলো কারো নামাজ হয় না কেন ভাই আপনারা আমিন জোরে বলেন না হাত আপনারা এখানে বাঁধেন আর উনি এখানে বাঁধেন ওনার একটা হেডাম আছে না উনি একটু উপরে উঠছে একটু রিয়াল পাইছে টাকা পয়সা হয়েছে কথা বলেন ঠিকই না দুই তিনটা সিএনজি কিনছে কিনছে উনি হাত তো নিজেই এখনো বলে যে আপনাদের কারো নামাজ হয় না বলে ভাই আপনার বাবাই যে নামাজ পড়ছে ওইটা এখন আর হিসাব না এর দাদাই আমাদের মতো নামাজ হানাফি মাজা বলে দিই ওর বাপে ওই ওইরকম ও দাদার দাদা পড়লো ওইরকম ওর দাদার দাদা পড়লো ওইরকম সবাই একরকম পড়ে গেল এলাকাবাসীর পঁচানব্বই পার্সেন্ট একশো জনের পঁচানব্বই জন পরে ওইরকম নিরানব্বই জন উপরে এরকম একজন খালি আছে ভেজাল বুঝতে হবে ভেজাল ওই একজনের ভেজাল ঠিক কিনা বলে এই ভাইরাস জ্বর হয় না এই ভাইরাস যখন একটা রেফাই এটা রেফাইতে পাইতে পাইতে পুরো এলাকা মুরগির বেরাম দেখছেন এখন তো গ্রামগঞ্জে মুরগি ফেলে না কোন বাড়িতে যদি মুরগির বেরাম ধরছে এই বেরাম এমন শুরু হয়েছে পুরো এলাকার যত মুরগির সব সাপ কথা বলেন ঠিক কিনা এরকম মুরগি বেড়ামালা কিছু মৌলবী সমাজে ঢুকছে কথা বলেন ঠিক কিনা এই ব্যারাম এনে দিয়েছে এমন ব্যারাম ওই ব্যারামে আর মুসলমানরা আরামে নাই এইটা নাই এইটা নাই এটা নাই ঈদে মিলাদের নবী করা যাবে না মনে রাখবেন ওগুলো ব্যারামের দিকে খেয়াল করবেন না সস্তা প্যাকেজ বস্তায় নিবেন না আমরা মাগ না পাইলে আলকাতরা খায় না আপনারা ঘুম মারানা আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাই ইয়াসিন রহমতুল্লাহ আলাই ফুরফুরা হুজুর সারসিনার হুজুর সোনাখান্দার হুজুর আড়াইবাড়ির হুজুর তারপরে জোনপুরের হুজুররা এই যে বড় বড় আলে মোলামারা নোয়াখালীর আগের যুগের আলে মোলামারা আপনাদের এলাকার মুরব্বী শ্রেণীর যারা আগের যুগের আলে মোলামা ছিল তারা তারপরে সন্তোষপুরের বিশ্বাস হুজুর মরু হুজুর এরা তো আল্লাহর হলি ছিল ছিল না এই যে ফরিদগঞ্জ থানা তার নামে শেখ ফরিদ রহমতুল্লাহ রাই এদের বায়োগ্রাফি করে দেখেন তারা হানাফি ছিল তারা আমাদের মতো নামাজ পড়তো নবীর প্রেম ছিল ভালোবাসা ছিল নবীর মহব্বত ছিল আউলি একরামের প্রতি মহব্বত ছিল এরা এখন নতুন নতুন নতুন ফতুয়া এনে সমাজটারে নষ্ট করে দিচ্ছে ওই ব্যারাম সরাই দিছে এই ব্যারাম দূর করতে হবে কথা বলেন ঠিক কিনা কি ব্যারাম দূর করার জন্য বেশি লাগবে না আমি বলবো এলাকার আলে মোলামা যারা আছেন আপনারা ঐক্যবদ্ধ হন আহলুসন্নামাল জামাতের ভিতকে মজবুত করেন